আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখিয়ায় বাণিজ্যিকভাবে উন্নত জাতের হলুদ চাষে ব্যাপক সাফল্য পেয়েছে চাষিরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে একশো হেক্টর জমিতে হলুদ চাষের আবাদ হয়েছে যা গেল বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বিশ হেক্টর বেশি এবারে আবহাওয়ার পরিবেশ অনুকূল প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যা করায় আসনরূপ ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোশতাক আহমদ জানান জমি জমি নির্বাচন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সার প্রয়োগ ও ফলন উৎপাদন সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে চাষিদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দীর্ঘদিনের জমে থাকা খুনসুটি আড্ডা দিয়ে গতকাল উৎসব মুখর পরিবেশে ঢাকাস্থ কক্সবাজার সমিতির সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে কক্সবাজার সমিতি ঢাকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমেদ অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা সংসদ সদস্য যথাক্রমে আশিকুল্লা রফিক কানিজ ফাতেমা মুশতাক সাবেক সংসদ সদস্য খান বাহাদুর মুশতাক আহমদ সাবেক সচিব মফরুহা সুলতানা মেয়র মুজিবুর রহমান ঢাকার বুকে অখণ্ড কক্সবাজার বিনির্মাণে ঢাকায় কক্সবাজার সমিতির স্থায়ী অফিস কক্সবাজার ভবন নির্মাণের উপর গুরুত্ব দেন বক্তারা অনুষ্ঠানে চারজনকে মরণোত্তর সম্মাননা ও পাঁচজনকে কৃতি সম্মাননা প্রদান করা হয় পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সংসদ সদস্য আলহাজ সাইমুম সরোয়ার কমল বলেছেন বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার এ সরকার প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে শনিবার সন্ধ্যায় ঈদগাঁওতে প্রবাসীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন কক্সবাজার জেলা প্রবাসী সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রবাসী সংগঠনের মুবিবুল হক মুবিন আব্দুল মান্নান কুতুবি ও আবুল কালাম এ সময় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ ডাক্তার শামসুল হুদা চৌধুরী সহ বিভিন্ন দেশের প্রবাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন কক্সবাজারকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে তিনি বলেন কমিউনিটি পুলিশিং জনগণ ও পুলিশের মধ্যে অংশীদারিত্ব কমিউনিটি পুলিশিংয়ের কাজ পুলিশের সাথে সম্পর্কের মাধ্যমে মাদকসহ সমাজের সব ধরনের অপরাধ কমিয়ে আনতে সহায়তা করে গতকাল বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবগঠিত জেলা কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা নুরুল আফসার অ্যাডভোকেট ফরিদুল আলম পিপি জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন টেকনাফে দুর্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও উপকরণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে পৌরসভা কার্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পৌর mayor Haji Mohammad Islam Bangladesh red crescent সোসাইটির উদ্যোগে টেকনাফ পৌরসভার সহযোগিতায় কর্মশালায় বায়ান্ন জন প্রশিক্ষণার্থী অংশ নেন পরে প্রশিক্ষণার্থীদের মাঝে নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়েছে টেকনাফে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি গতকাল রাতে টেকনাফ দুই